আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের দাখিল স্তরের প্রথম ছয় মাসের পাঠ্যসূচি অ্যাসাইনমেন্ট বিষয় আকাইদ ফিকা অ্যাসাইনমেন্ট ওয়ান ভূমিকা মানব জীবনে ইমান এক অমূল্য সম্পদ ইমান অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহ প্রিয় পাত্রে পরিণত হয় সুতরাং আমাদের জানা প্রয়োজন ইমান কি ইমানের অবস্থান কোথায় মানব জীবনে ইমানের গুরুত্ব কতটুকু এবং কিভাবে ইমানদার হওয়া যায় মুসলিম প্রতিবেশীর হক কি নিম্নে প্রশ্নালোকে আলোচনা করা হল ইমান ও উহার গুরুত্ব ইমান আরবি শব্দ এর বাংলা অর্থ বিশ্বাস ইমানের বিশদ ব্যাখ্যায় ইমানে মুফাসলে উল্লেখ রয়েছে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই ফেরাস্তাগুনের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন আসমানি সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা চার রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা পাঁচ পরকালের প্রতি বিশ্বাস ছয় তাকদিরের ভালো মন্দ সকল বিষয়ে আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস স্থাপন এবং সাত মৃত্যুর পর পুনরুত্থিত হতে হবে বিশ্বাস স্থাপন করা এই সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে মানব জীবন ইমানের গুরুত্ব অপরিসীম ইমানের বলে মানুষ বলিয়ান হয় ইমানের আলোতে মানুষ আলোকিত হয় আমরা দেখতে পাই আলোকিত মানুষ চাই বলে স্লোগান রয়েছে মূলত যিনি ইমানের আলো দ্বারা নিজেকে আলোকিত করে করতে পেরেছেন তিনি আলোকিত মানুষ ইসলামের গুরুত্ব ইসলাম শব্দটি এসেছে আরবি সালাম শব্দ হতে যার অর্থ শান্তি অথবা আরবি সিলমুন হতে এসেছে যার অর্থ আত্মসমর্পণ করা আনুগত্য করা সুতরাং বাংলা ইসলাম ধর্ম এর অর্থ দাঁড়াবে শান্তির ধর্ম পরিপূর্ণতা ধর্ম আত্মসমর্পণের ধর্ম অথবা আনুগত্যের ধর্ম আত্মসমর্পণের মাধ্যমে সবাইকে ইসলাম ধর্মে প্রবেশ করতে হবে এহসানের গুরুত্ব এহসান শব্দের অর্থ ভালোভাবে কোনো কাজ সম্পন্ন করা উত্তম রূপে আদায় করা ভালো আচরণ করা ইত্যাদি এহসান হল আল্লাহর নৈকট্য লাভের চরম শিখর ও পরম অবস্থা প্রতিটি কাজকর্মে এহসান প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাম বলেন মৃত্যুদণ্ড কার্যকর করলে সেখানেও এহসান অবলম্বন করতে হবে সুতরাং এবাদতের চূড়ান্ত পর্যায় হল এহসান এহসান অবলম্বনকারী আল্লাহর এবাদতের স্বাদ লাভ করতে সক্ষম হন অপরদিকে আল্লাহর বান্দাদের প্রতি তারা থাকেন সহানুভূতিশীল মুসলিম সমাজে অমুসলিম প্রতিবেশীর অধিকার অমুসলিমদের অধিকার রক্ষায় ইসলাম জোর তাকিদ দিয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতা সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করেছে মুসলিম সমাজে অমুসলিমরা অবাধে বসবাস করবে এটি আল্লাহ তালার অমুক বিধান আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের বেশ তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন সৌরা মুমতাহিন আয়াত নয় সংখ্যালঘু ও মুসলিমদের সঙ্গে মুসলমানদের আচরণ কেমন হওয়া চাই এই আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছে এটি ইসলামের নীতি রীতি কোনো প্রকার শত্রুতা বা যুদ্ধাবস্থা না থাকলে তাদের সঙ্গে সুন্দর ও ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে ইসলামের আগে সংখ্যালঘুদের ব্যাপারে এমন সুন্দর ও সুস্পষ্ট আইন মানব সভ্যতায় আর দেখা যায় না উপসংহার মুসলিম সমাজে অমুসলিমদের সব ধরনের অধিকার নিশ্চিত করেছে ইসলাম সিরাতের গ্রন্থগুলো পর্যালোচনা করলে চিত্র আমরা দেখতে পাই তাই অমুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা তাদের নির্যাতন নিপীড়ন করা এবং তাদের উপাসনালয়ে হামলা করা ইসলাম কোনোভাবে সমর্থন করে না আমাদের অমুসলিম প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে